হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সর্বপ্রথম সকল কৃষ্ণ ভক্তবৃন্দকে জানাই আমার শতকোটি প্রণাম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব শ্রীকৃষ্ণ স্বরূপ ধীরললিত তার ব্রজগোপীদের সাথে লীলাবিলাস এই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিওটা শুরু করার আগে সর্বপ্রথম ধন্যবাদ জানাবো তাদের যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করার প্রতিটি ভিডিও দেখেন তাদেরকে জানাই আমি অনেক অনেক ধন্যবাদ এবং যারা এই চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা নোটিফিকেশান বেলটি অলে সেট করবেন যাতে এই চ্যানেলে প্রতিটি ভিডিও আপনি দেখতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন এবং বন্ধুদের কাছে অসংখ্য অসংখ্য শেয়ার করবেন তাদেরও দেখার ও জানার সুযোগ করে দেবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক শ্রীকৃষ্ণ স্বরূপ ধীরললিত যিনি স্বভাবতই অত্যন্ত পরিহাস নিপুণ নিত্য নবযৌবন সম্পূর্ণ নিরুদ্দিগণ ও কৌতূহল প্রিয় তাকে বলা হয় ধীরললিত নায়ক এই রকম নায়ক সাধারণত প্রেয়সী বসীভূত থাকেন শ্রীকৃষ্ণের স্বরূপে এই ধীরললিত গুণের বর্ণনা করে এক যাজ্ঞিক ব্রাহ্মণের পত্নী বৃন্দাবনে তার সখীকে বলেছেন একদিন সখীদের সঙ্গে শ্রীমতী রাধারানী যখন উদ্যামে বিশ্রাম করছিলেন তখন শ্রীকৃষ্ণ সেখানে এসে সকলকে সকলের সামনে পূর্ব রাত্রে রাধারানীর সঙ্গে তার লীলা বিলাসের কথা বর্ণনা করতে থাকেন তখন শ্রীমতী রাধারানী অত্যন্ত লজ্জিত হয়ে গভীর চিন্তামগ্ন হয়ে পড়েন এই সুযোগে শ্রীকৃষ্ণ তাঁর স্তন যুগলের নানান রকম তিলক এঁকে দেন এই শিল্পকলায় শ্রীকৃষ্ণ নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন এইভাবেই ধীরললিত রূপে শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের সঙ্গে কৈশ্র কৈশ্রচিত লীলাবিলাস করেন সাধারণত সুদুক্ষ নাট্যকারের ও কামদেবকে কামদেবককে ধীরললিত নায়করূপে বর্ণনা করেন কিন্তু শ্রীকৃষ্ণস্বরূপে ধীরললিত নায়কের সমস্ত লক্ষণগুলো পূর্ণরূপে প্রকাশিত হতে দেখা যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো বন্ধুরা এই ভিডিওটি এই অবধি আশা করছি ভিডিওটা থেকে আপনারা অবশ্যই কিছু জানতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও বানাতে সাহায্য করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ধন্যবাদ जय श्री कृष्ण